والإحسان بالوالدين ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله سيد الكونين صلى الله عليه وعلى آله وصحابه أجمعين ليلا ونهارا في الطرفين ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أم رويدا صدقت يا ربنا عن ابي هريره رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم إذا كان أمراؤكم خياركم وأغنياؤكم سماحاؤكم وأموركم شر بينكم فظهر الأرض خيرا لكم من بطنها وإذا كان أمراؤكم شراركم وأغنياؤكم بخلاكم وأموركم إلى نسائكم فبطن الأرض خيرا لكم من ظهرها رواه الترمذي وقالت لنا في شان رسولي إن الله وملائكته يصلون على النبي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 আশরাফুল আলম কৃষ্ণরামপুর সোনারপাড়া ক্লিনিক ঘোড়াঘাট দিনাজপুর দশ হাজার টাকা দিয়েছে এই মাদ্রাসায় বিশ বস্তা সিমেন্ট নিজের স্ত্রী এবং নিজের নামে দিয়েছে আল্লাহ যেন কবুল করে বাড়ি সে বলবেন উনি মানে যতগুলো দিয়েছে আপনি কি ওনার দশ ভাগের এক ভাগও দেননি এরপরও তো অনেকে মুখ খুললেন না জবান খুলে বলেন আমি এতক্ষণ যারা কোরআনে কারিম থেকে আলোচনা রেখেছেন বিশেষ করে মক্কা ইন্টারন্যাশনাল কোরআন মাদ্রাসা নওগা নজিপুর সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক আলহাজ হাফেজ মাওলানা মহাজিম হোসাইন মক্কা হাজ কাফেলার সম্মানিত পরিচালক আমি হজ করেছি একবার ষোলো সালে সামনে একুশ সালে আবার নিয়ত করেছি আল্লাহ যেন কবুল করেন যদিও জীবনে একবারই হজ ফরজ আল্লাহর ঘর কাবা শরীফ যদিও কালো পৃথিবীর যত সৌন্দর্য আল্লাহ মনে হয় সব ওর ভেতরে দিয়ে রেখেছে কেউ যদি কাবা শরীফের দিকে শুধু তাকিয়ে থাকে তাও নাকি হবে পৃথিবীর এমন কোন জায়গা আছে যেখানে তাকালে নাকি হয় কোরআন শরীফের দিকে তাকিয়ে থাকবে মা বাবার দিকে তাকিয়ে থাকবেন নিজের স্ত্রীর দিকে তাকিয়ে থাকবেন সব কিন্তু আমরা তাকাই নিজেরটা বাদ দিয়ে অন্যের অভ্যাস যাদের আছে এটা পরিবর্তন করা লাগবে মনে আছে এলাকায় এরকম কিছু আছে আল্লাহ গনার প্রতি আমাদের যেন ঘৃণা জন্মিয়ে দেন পায়খানা দেখলে যেমন ঘৃণা লাগে অন্যের স্ত্রী দেখলে যেন ওই রকম ঘৃণা লাগে আপনি তো হ্যাঁ, এতক্ষণ পর্যন্ত আলোচনা রেখেছেন মালানা আব্দুল মতিন আলেমদের কথাগুলো আমল করার তৌফিক আল্লাহ আমাদের ভিক্ষা দেন জোরে বলেন আমি বিশেষ অতিথিবৃন্দ এখানে যতগুলো মানুষের নাম দেখতে পাচ্ছি বিশেষ করে আজকের মাহফিলে আমার মনে হয় পঞ্চাশ জনের নাম আছে এখন একটা একটা করে নাম বলার দোয়া করা তো অনেক সময়ের ব্যাপার এমনিতে প্রায় সাড়ে দশটা বাজে সম্ভব না আপনারা ওই টাকা নেওয়ার জন্য নাম দিয়েছেন ও টাকা দিয়েছে কি আল্লাহ ভালো জানে টাকা দিলে ভালো না দিলে নাম বলে আর করবো কি আল্লাহ যারা দিয়েছে এদের দানকে যেন কবুল করে যারা নাম দিতে বলেছে যে টাকা দেব দেয়নি যারা আল্লাহ যেন সুযোগ দেয় আপনাদের আমিন বলা দেখে মনে হয় টাকা দেওয়ার কথা থাকলে বন্ধ করে দেবে জবান করে বলেন আমি সম্মান মর্যাদা কামনা করছি এই যতগুলো বিশেষ অতিথিবৃন্দ আছে আল্লাহ যেন দুনিয়া আখেরাতে সম্মান আরো বাড়িয়ে দেয় মঞ্চে বসা বলা মাইকরাম সামনে বসা মুসলমান ভাইরা পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা প্রশাসনের ভাইরা প্রাণ প্রিয় দিনাজপুরবাসী বিশেষ করে মাহফিল যার মাধ্যমে আমি পেয়েছি আপনাদের এলাকার সন্তান আলমেদিন যারা মাওলানা আফান উল্লাহ যুবক মানুষ আল্লাহ রাবুল আলমিন তার আলেম বান্দাকে যেন আলেম হিসাবে কবুল করে দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে করানির অনুষ্ঠানে যারা এবাদত মনে করে এসেছেন খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ পৃথিবীর কোন ভূখণ্ডে যদি সালেম ক্ষমতায় থাকে কোরআনের কথা অতটুকু বলতে দেয় সেটুকু বললে তাদের চেয়ার নড়াচড়া করে না দেবে যেগুলো বললে তাদের সমস্যা নেই ওই কথাগুলো বলতে দেয় না যে কথা বললে তাদের চেয়ার সমস্যা হবে সে অবস্থা বাংলাদেশে এখনো হয়নি অন্য দেশে আমি পেয়েছি বাংলাদেশে এখনো নেই কারণ দেশে ছিয়ানব্বই ভাগ মুসলমান ইসলামের প্রায় গুরুত্বপূর্ণ বিধানগুলো এদেশে কায়েম করার চেষ্টায় আছে আমাদের দেশের যিনি দায়িত্বে আছে বিশেষ করে মদ জোয়া নারী নিয়ে ব্যবসা আওয়াজ আরো জোরে দেন যেন মাহফিল টিকে থাকে না যারা করছে ভালো কাজ অবশ্যই তাদের পক্ষে থাকা লাগবে মদের বিরুদ্ধে আমার আল্লাহ নিজে তিনটা পর্যায়ে কোরআনে কারিমকে আল্লাহ মদ প্রথমে একবারে হারাম করেন বলেছে এর ভেতরে ভালো আছে খারাপ আছে ভালোর চাইতে খারাপটা বেশি এরপরে দিয়েছে যে মদ খেয়ে মাতাল অবস্থায় নামাজের ধারে কাছে যেও না হ্যাঁ। দ্বিতীয়বারে একবারে বলেন ইন্নামাল ফামরু আল মাইসি ওয়াল সব ওয়াল আসলাম মদ আমি আল্লাহ হারাম করে দিলাম মদ কি হারাম নবীজি আয়াত যখন তেলাওয়াত করেছিলেন আল্লাহর নবী বলেন মদিনার অলি গলি দিয়ে মদ স্রোতের মতো চলে যাচ্ছিল শুধু বলতে দেরি আয়াতটা আমরা তো সেই মুসলমান আয়াতটা প্রধানমন্ত্রী বাস্তবায়ন করার জন্য কত চেষ্টা চালাচ্ছে এরপরও আমরা মদের ছড়াছড়ি দেখতে পাচ্ছি না যদিও গোপনে ধরা পড়ছে সুতরাং আমাদের ইমান যেন সাহাবা একরামের মতো হয়ে যায় জোরে বলেন আমিন এরপরে নারী নিয়ে ব্যবসা করতো ক্যাসিনোতে যারা ধরা পড়েছে লটারি ব্যবসা করতো যারা ধরা পড়েছে জোয়া খেলতো যারা ধরা পড়েছে বড় বড় গুলো এখন তারা নাম যা বলছে এইগুলো ধরলে এদের ঠান্ডা হবে নাম যাদের বলছে এদের ধরা দরকার যাদের নাম বলছে এদের ধরা তো অত সহজ না আইন সবার জন্য যেহেতু সমান গণতান্ত্রিক দেশ এটা আল্লাহ যেন সঠিক বাস্তবায়নের তাওফিক যারা দায়িত্বে আছে তাদের দান করেন এটা একটা এটা কি মসজিদে নবমীতে নবীজি প্রবেশ করে দেখলেন ডান দিকে কিছু মানুষ বসে কোরআনে কারিম তেলাবাদ করছে ব্যাখ্যা করছে আর বাম দিকে কিছু মানুষ আল্লাহর জিকিয়ে লিপ্ত আছে আল্লাহর নবী বললেন দুইটা দলই ভালো কাজে আছে তবে সবচাইতে ভালো কাজে আছে এই ডান দিকের যারা কোরআন কারিম নিয়ে গবেষণায় আছে আমার আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছে আমি যেন কোরআনে কারিমের এই অনুষ্ঠানে শ্রোতা হিসাবে বসে যাই আপনি কথার ওজন টের পাননি ডাক্তার সাহেব বলছিলেন যে অনুষ্ঠানের কত মূল্য অনেক দাম এখন অন্তত এক দেড় ঘন্টা এই বারোটা পর্যন্ত অনুষ্ঠানের আল্লাহর কাছে অনেক দাম নবী পর্যন্ত যদি এখন এই দিনাজপুরের ঘোড়া খাট দিয়ে হেঁটে যেতেন আল্লাহর নবী ও কোরআনের অনুষ্ঠানের আওয়াজ শুনলে বসে যেত ওই রকম মানের একজন শ্রোতা আপনি নবীজি যেমন শ্রোতা আপনিও একজন শ্রোতা হাজরতে কাপ রাদি আল্লাহ সুন্দর করে তেলাওয়াত করতে পারতেন নবী যে তাকে মাঝে মাঝে ডাক দিয়ে বলতেন তেলাওয়াত করে শোনা আমি তোমার মুখে কোরআন শুনতে চাই হজরতে আল্লাহ তালু বলেন হে নবী কারিম আপনার প্রতি হয়েছে আর আপনি আমার মুখ থেকে শুনতে চান আল্লাহর নবী বলেন কাব যদিও আমার প্রতি নাজির হয়েছে তোমার মুখ থেকে শুনলে মনে হচ্ছে কোরআন আর একবার নাজির হচ্ছে এই কোরআন নাজিল হওয়ার পর থেকেই শ্রোতা হয়ে দাঁড়িয়েছে কোরআনের তিন প্রকার প্রথম নাম্বারে তারা যারা কাফে তারা সরাসরি কোরআন শুনলেই বাধা দিত এখনো পৃথিবীতে যারা কাফের আছে ওরা শুনলে বাধা দেয় বাংলাদেশে যারা কোরআনের গুলো বন্ধ করার পায় তারা করেন বিভিন্ন কায়দায় আপনি মনে করবেন আপনি নামে মুসলমান কিন্তু কামে কাফের وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون আল্লাহ তালা বলেন কাফেররা সিদ্ধান্ত নিয়েছিল ওই সময় সব চলতে দেওয়া যাবে কোরআন চলতে দেওয়া যাবে না শুধু কোরআন শুনবে না তোমরা তা না কোরআনের অনুষ্ঠান যেখানে হবে মোহাম্মদ তেলাওয়াত করবে ওই জায়গার অনুষ্ঠানটা নষ্ট করার জন্য যত চিন্তা ভাবনা কাজ কর্ম করা যায় চালাও এই শব্দের ব্যাখ্যায় লিখেছে আবু জেল মানুষ কিছু রেডি করে রাখতো যে করোনা অনুষ্ঠান যেখানে হবে সেটা যেন পণ্ড হয় হয় হট্টগোল করো পরিস্থিতি উত্তপ্ত করো খারাপ করো এমনকি একশো চুয়াল্লিশ ধারা পর্যন্ত জারি করো এখন যদি বলেন একশো চুয়াল্লিশ ধারা কোথায় আছে দেখান অল গাউফি মানে একশো চুয়াল্লিশ ধারা হয় আপনি যেভাবে বলবেন ওইভাবে বলবেন আমি যদি বলি একশো চুয়াল্লিশ ধারা আপনাকে মেনে নেওয়া লাগবে কারণ আপনি তো মানে জানেন না যদিও পুরাতন তাফসির গুলোতে এগুলো পাওয়া যাবে না আধুনিক যারা তাফসির লিখছে এখানে অলগাও ফিহির ব্যাখ্যা এটা পাবেন দেড় হাজার বছর আগে করারে কারিমের বিরুদ্ধে সিদ্ধান্ত নিয়েছিল এখনো যদি পৃথিবীতে কেউ ডাইরেক্ট ইনডাইরেক্ট এই সিদ্ধান্ত বাস্তবায়নের চেষ্টা করে বুঝতে হবে নামের আগে মোহাম্মদ নামের শেষে হোসাইন লিখা থাকলেও ওর রক্তের ভেতরে আবু জাইলের রক্ত আছে দুই নম্বরে কোরআনে কারিম শ্রোতা হিসাবে যারা এসেছিল ওরা বিশ্বাস করত কোরআন সত্য এটা মোহাম্মদের বানানো না আসমান থেকে এসেছে আল্লাহর পক্ষ থেকে বিশ্বাসও করতো কিন্তু নবী যখন কোরআনে কারিম তেলাওয়াত করার পরে ব্যাখ্যা করতেন লিতুবাজ্জিনা লিন-নাসি মানুসিলা ইলাইহিম ওয়া ইয়াতাফাক্কারুন আল্লাহু আকবার সূরা 44 নম্বর আয়াতের শেষের দিকে আছে আল্লাহ তাআলা বলেন হে নবী কোরআন আপনার প্রতি আমি নাযিল করেছি জিকির হিসাবে শুধুমাত্র পড়ার জন্য না লিতুবাজ্জিনা লিন-নাস আপনি জীবিত মানুষদের সামনে তেলাওয়াত করবেন আর এর ব্যাখ্যা বিশ্লেষণ করে তাফসির করে শোনাবেন আপনি যখন দেখবেন আপনি তাফসির করছেন وإذا سمعوا ما أنزل إلى الرسول ترى أعينهم تفيض من الدمع مما عرفوا من الحق আপনার মুখে যখন কোরআনে কারিমের তাফসীর শোনার পরে যারা অনুধাবন করার শক্তি আছে যাদের বোঝার শক্তি আছে আপনি ওদের চোখের দিকে তাকিয়ে দেখবেন কোরআন অনুধাবন করার পরে ওদের চোখ দিয়ে পানি পড়ছে কোরআনের আলোচনায় সবার চোখে পানি আসবে না অনেকে পিটিয়েও চোখ দিয়ে পানি বের করা যায় না আর অনেকে করান শুনতে শুনতে বসে বসে কাঁদে এই সত্য কথাগুলো যেমন তারা অনুধাবন করে যখন বসে যে আল্লাহ আমার জীবনে মেলে না আপনি ওদের চোখের দিকে তাকিয়ে দেখবেন ওরা কাঁদতেছে আর যে মানুষগুলো বিশ্বাস করে শুনতে আসে কিন্তু যখন দেখে ওদের কর্মজীবনের সাথে প্র্যাকটিক্যাল লাইফের সাথে কোরআনের বক্তব্যগুলো মেলে না কোরআন জানিয়েছে বেপর্দায় চলা যাবে না অথচ তার মেয়ে তার বউ তার মা বেপর্দায় চলে তখন কি করবে তারা জানেন وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا إِلَى مَا أَنزَلَ اللَّهُ وَإِلَى الرَّسُولِ رَأَيْتَ الْمُنَافِقِينَ يَصُدُّونَ عَنكَ صُدُودًا একষট্টি ওরা আসবে শুনবে করবে যেটা আপনার কথা না ওরা তাও জানে কিন্তু যখন দেখবে ওদের জীবনের সাথে এগুলো মেলে না আপনি দেখতে পাবেন ওদের ভেতরে যারা মুনাফিক না ওরা আস্তে করে পেছন দিক থেকে কেটে পড়বে আমার আজকে আলোচনার যে বিষয়টা আপনারা আয়াত শুনে বুঝেছেন করুন দৃশ্যগুলো এর ভেতর আজকে ফুটে উঠবে ইনশাল্লাহ সময় দেবেন তো সময় দেবেন তো তাহলে এক নম্বরে করানের শ্রোতা তারা যারা শুনলেই বাধা দেওয়ার জন্য উঠে পড়ে লেগে যায় তারা কাফের দুই নম্বরে যারা বিশ্বাস করে শুনতে আসে কিন্তু তাদের জীবনের সাথে যখন মেলে না তখন তারা চলে যায় এরা মোনাফি তিন নম্বরে যারা মমিন আল্লাহর কথা শুনলে ওদের অন্তরাত্মা কেঁপে ওঠে কোরআনের আলোচনা শুনলে তাদের ইমান যা ছিল আরো বেড়ে যায় আজকে রংপুর থেকে যে লোকটা এসেছে টাকা পয়সা ওনার কম আছে তা না ওনার চলার মতো জীবন আছে কিন্তু কোরআনের আলোচনা শুনে উনি সাদাত হোম ইমান ইমান বাড়াবে এই নিয়তে এই পঞ্চাশ ষাট কিলো দূর থেকে এসেছে এই কথা বলছেন কারো উপরে আমার ভরসা নেই জোরে বলেন আমি তিন প্রকার শ্রোতার ভেতরে আপনি কয় নাম্বারে আছেন আমি জানি না তিন নাম্বার আল্লাহ কবুল করো জোরে বলেন আমিন দরদ সালাম পাঠ করছে আমাদের নবী মানবতার মহান শিক্ষক মোহাম্মদ রসুল্লাহ প্রতি আমরা একটা হাদিস পড়েছিলাম আপনার মনে আছে আপনি মনে শুনছেন না আল্লাহর নবী বলেন عن ابي هريره رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم এই হাদিস কিন্তু আমি বাংলাদেশের জন্য না দেড় হাজার বছর আগে নবীজি বলেছিলেন সেটা বলছি এখন যদি মিলে যায় আমার কোনো দোষ নেই দোষ নবীজির নবীজির দোষ দিয়ে গতকালকে বাংলাদেশে অন্য ধর্মের এক কোলাঙ্গার নবীকে পর্যন্ত মাদার সব বলে গালি দিয়েছে এর প্রতিবাদ করতে গিয়ে গতকাল ভোলায় প্রায় সতেরো জন মুসলমান নবীর প্রেমে জীবন দিয়ে দিয়েছে এই শব্দ উচ্চারণ করতেও কেমন লাগে আরো গালি দিয়েছে এই শব্দ বলি আপনি ফেসবুকে যান যেটা বললাম ওইটা দিয়ে নবীকে গালি দিয়েছে এই মানুষগুলো খেয়ারকম আমানতের খেয়ানতকারী হবে আমানত বলতে শুধুমাত্র টাকা পয়সা না আমানত বলতে ভোট ভোটের খেয়ানতকারী যা হবে এটাও এর ভেতরে থাকতে পারে আপনি ব্যাখ্যায় গিয়ে পাবেন দুই নম্বর আদিনিয়াউকুম সমাহাকুম যখন দেশের ধনী মানুষগুলো বখিল হবে কৃপণ হবে আমি যা বলছি আমার যতটুকু ধারণা সব ভুল বলছি কেউ তো প্রতিবাদ করে না সব ভুল বলছে না মানে আপনি যারা আলেন না আন্দাজে না বললে তো হবে না আমি যা বললাম এতক্ষণ এই যে দুইটা শব্দ দুইটা ভুল বলেছি এটা কানা মারা হুকুম খেয়া রকম আমি এর পুরা উল্টাটা বললাম না এখানে ওয়াজ করে তো মজা হচ্ছে না এসব তো গরুর মতো বসে আছে আপনি তো বোঝার চেষ্টা করবেন যে আমি কি বলছি আমি যখন ভৌলি বলি আর আপনি তো শুনি শুনে আমি যা বললাম এতক্ষণ উল্টাটা হবে উল্টা কি ইদা কানা ওমার রকম খেয়া আমি এর আগে বলেছি যখন আমি ওমারা দেশের দায়িত্বশীল ধনী মানুষগুলোর চরিত্র খারাপ হবে এ কথা বললাম না না এ উল্টাটা হবে খেয়ার মানে উত্তম খেয়ার মানে কি যখন দেশের ধনী মানুষগুলো দায়িত্বশীল মানুষগুলোর চরিত্র ভালো হবে কর্পোরা উল্টা না আপনি এর আগে প্রতিবাদ করলেন না বলেন কোন কারণে আপনি কি না বুঝে করেছিলেন বুঝেছেন কিছু বলছেন না কেন দুই নম্বরে ওয়াগিনিয়া হুকুম দেশের ধনী মানুষ যারা সম্পদশালী মানুষগুলো সমাহাকুম দানশীল হবে কিশীল আর আমি কিন্তু দানশীলের পরিবর্তে বলেছিলাম কৃপন হবে বকিল হবে আর আপনি তাই বলেছেন না ঠিক আছে আপনি যে শ্রোতা ছাত্র কয় নাম্বার আপনার বোধ দশ এক ছাত্র এসে স্যারের কাছে বলছে স্যার ওই ছুটি দেন না আমি গেলাম স্যার বলছে তোর রোল নাম্বার কত বলছে বিরাশি বিরাশি মানে হ্যাঁ ছেলে মেয়ে তোর ক্লাসে কয়টা বলছে বিরাশিটা ছেলে মেয়ে ক্লাসে বিরাশিটা ওর রোল নাম্বার বিরাশি ও খুব ভালো ছাত্র তো ও পালাবে না পালাবে কে আমার কাছে শুধু দায় হিসাবে বলছে রোল নাম্বার বিরাশি ওর জীবনে এম নেই উদ্দেশ্য নেই ও আসে আর চুরি করে চলে যায় কথা বলছে না কেন সুতরাং আপনার রোল নাম্বার যেন বিরাশি না হয় অন্তত এক দুই তিনের ভেতরে থাকে তো ওই রকম করে শোনা লাগবে যাদের এক দুই তিন রোল নাম্বার আল্লাহর নবী বলেন দেশের ধনী মানুষগুলো সম্পদশালী মানুষগুলো যখন দানশীল হবে মানে দানশীল তিন নম্বরে দেশের সব কাজ যখন দায়িত্বশীলরা দেশের মানুষের সাথে পরামর্শ করে করবে আজ আপনি দেখতে পাচ্ছেন আবার আর হত্যার বিষয়ে যে মূল কারণ দেশের পক্ষে কথা বলার কারণে কিছু উগ্রপন্থী মানুষ তাকে পিটিয়ে মেরে ফেলেছে উনি যা দিয়েছিল আবার আমার কুষ্টিয়ার সন্তান যা দিয়েছিল উনি কি ভুল দিয়েছে আপনি যাই করবেন বিদেশের সাথে যে চুক্তিগুলো করবেন এই দেশের ষোলো কোটি মানুষের সাথে আলোচনা করে করালাম এইটাই হাতিসের এই হাদিসের কথা ওমরুকুম সোরবায়না কম যখন দেশের দায়িত্বশীল মানুষ যারা সব বিষয়ে জনগণের সাথে আলোচনা করে করবে এমনকি পরিবারে আপনি কিছু করতে হলে একক সিদ্ধান্তে পারবেন না জায়জ নেই আপনার বর সাথে আগে পরামর্শ করে ওই কাজ হাত দেবে পরামর্শ করে কাজ করা ফরজ সোরা সোরার ভেতরে আছে সোরা মানে পরামর্শ সোরা মানে সংসদ বলতে সংসদে কি একক সিদ্ধান্ত কায়েম হয় না পরামর্শ করে তাহলে পরিবার পর্যন্ত কিছু করতে হলে একা করা যায় নেই রাষ্ট্র একটা পরিবার এখানে যারা দায়িত্বে আছেন কিছু করতে হলে আপনি একা করতে পারবেন না এই দেশের ষোলো কোটি মানুষ নিয়ে পরামর্শ করা লাগবে পানি দিয়ে দেন আর গ্যাস দিয়ে দেন যাই দিয়ে দেন আমাদের বয়লে করা লাগবে আমি বেশি বলে এবার হাদিসের দ্বিতীয় সিস্টেমে দেখুন পৃষ্ঠা অপর পৃষ্ঠা নাকি শেষ করে দেব আল্লাহর নবী বলেন এই তিনটা কাজ যখন পৃথিবীতে তোমরা দেখতে পাবে তখন মাটির নিচের চাইতে মাটির উপরের ভাগ তোমাদের জন্য ভালো হবে উত্তম হবে বসবাসের যোগ্য হবে তার মানে কবরে যাওয়ার পরে তোমরা যে শান্তি পাবে আশা করো ওর চাইতে দুনিয়ার জীবন তোমাদের কাছে আরো শান্ত মনে হবে বলতে পারেন না আমরা জানি মানুষ যদি হয় তার চোখের দৃষ্টি সীমা পর্যন্ত প্রশস্ত হয়ে যাবে জান্নাতের পোশাক কবরে পরিয়ে দেবে জান্নাতের দরজাগুলো খুলে দেবে বাতাস আসতে থাকবে এমনকি কবরে শহীদ রাখার পরে সে খাবারও পায় আরো আসতে নবীদের হাদিস হচ্ছে ফাসহারুল আরদি খয়রাল্লাকুম মিন বাতনিহা খয়রুল না খয়রাল্লাকুম মাসদার এটা ফাসহারুল আরদি মাটির নিচে যাওয়া লাগবে না কবরে যাওয়ার চিন্তা তখন অত আগে আগে না আগে চিন্তা করবো দুনিয়ায় তো আমার জান্নাত কারণ এখানে কোনো ডাকাতি নেই চুরি নেই রাজানি নেই ডাক্তার সাহেব বিশ হাজার টাকা উপায় করে ক্লিনিক থেকে বাড়িতে যাবে কোন চিন্তা মনের ভেতরে আসবে না কিন্তু এখন সেই পরিবেশ আছে এই সোনার পাড়া ক্লিনিক থেকে শুধু বিশ হাজার টাকা নিয়ে বাড়ি পর্যন্ত যাবে ও টাকাও যেতে পারে যেতে পারে সেই পরিবেশ এখন নেই হাদিসের অপর পৃষ্ঠা আল্লাহর নবী বলেন ওইদা কানা ও মারাউকুম সেরা রকম হে আমার দেশের দায়িত্বশীল মানুষগুলো বিশেষ করে দেশে যারা দায়িত্বে আছে একেবারে উপর থেকে শুরু করে ইউনিয়নের চেয়ারম্যান পর্যন্ত এই মানুষগুলোর চরিত্র যখন খারাপ হবে দুনিয়াকে সবচাইতে বড় নিকৃষ্ট হবে আজ আমরা যত বড় দায়িত্বশীল দেখি তার চরিত্র তত খারাপ দেখি আপনি দেখেন প্রশাসনের ভেতরে তাকান বড় বড় দায়িত্বে যারা আছে তাদের চরিত্র আয়নার সামনে নিলে আয়না পর্যন্ত নাপাক হয়ে যায় বিশ্ববিদ্যালয় গুলো মানুষ গড়ার কারিগর অথচ অনেক বিশ্ববিদ্যালয়ে শিক্ষকের রুম থেকে মেয়েদের কান্নার আওয়াজ আসে বেশি করে ফেললাম আমি ওই ধাপ পার করে এসেছি বিশ্ববিদ্যালয়ে দেখেছি অনেক ভার্সিটির সারদের রুম থেকে মেয়েদের কান্নার আওয়াজ আসছে বাঁচাও বাঁচাও অথচ মেয়েদের কাছে ওই শিক্ষক হচ্ছে বাবার মতো আজ বড় বড় গার্মেন্টস গুলোর দিকে তাকান যে সমস্ত দায়িত্বশীল গুলো আছে বিশেষ করে এমডি তার অধীনে আট হাজার দশ হাজার বিশ হাজার মানুষ কাজ করে অধিকাংশ এমডির রুম থেকে মেয়েদের কান্নার আওয়াজ আছে আমারে বাঁচাও এই দিনাজপুর রংপুর কুড়িগ্রাম এই গরিব এলাকার মানুষগুলো ঢাকা গাজীপুরে যায় নিজের জীবনে পেট চালানোর জন্য এক মোটা খাবার পাওয়ার জন্য আর ওই মানুষগুলো দায়িত্ব পেয়ে এদের জীবন যৌবন শরীর সব ভোগ করে খালি হাতে আবার পাঠিয়ে দিচ্ছে আমি মানুষ শব্দটার দিকে খেয়াল করেছেন সেরা রকম সেরা রকম ওদের চরিত্র সব চাইতে বড় নিকৃষ্ট হবে যেটা এখন আমরা দেখতে পাচ্ছি দুই নম্বরে ওয়াগেনিয়া হুকুম বোকালাকুম দেশের ধনী মানুষগুলো যখন কৃপন হয়ে দাঁড়াবে বখিল হয়ে দাঁড়াবে কি হবে এত কৃপন আমার দাদা একটা কৃপণের গল্প বলছিলেন এক লোক নামাজ পড়তে যাবে কিন্তু মাথায় টুপি নেই বলছে আজকে আর না সামনে সপ্তাহ থেকে শুরু করব একটা প্রথমে পাঞ্জাবি কিন্তু পাঞ্জাবিটা আল্লাহর ইচ্ছা পেছনে ছিল সিড়া ওই সময় বসে নাই বাড়ি এসে গায়ে দিতে গিয়ে চিন্তা করছে এখন যদি ফেরত দিতে চাই তো নামাজ পাবো না দরকার নেই ও পাঞ্জাবি শেষের নিচে কেটেছে কেটে বানিয়েছে হাফ জামা ওই হাফ জামা কিছুদিন গায়ে দেওয়ার পরে দেখা যাচ্ছে ফের পিছনে ছেঁড়া আরম্ভ হয়েছে কারণ টাকা পয়সা দিয়ে না কিনতে যা হয় এক হাজার টাকা জামার দাম কিনেছে তিনশো টাকা দিয়ে টিকবে ছেঁড়া যখন আরম্ভ হয়েছে চিন্তা করছেন না একেবারে ফেলে দেব ও তখন পেছনের সাইডটা যেটা ছেঁড়া ছিল হাতা দুইটা বাদ দিয়ে ওইটা বানিয়েছে রুমাল কিছুদিন হাত মুখ মশে ওইটাও ছিঁড়ে যায় যায় যেটা ছিঁড়ে যাচ্ছে ওই জায়গাটা বাদ দিয়ে একটা টুপি সিলাই করে বানিয়েছে জমার দিন নামাজে যাবে চিন্তা করছে টুপি তো ময়লা সাবান দিয়েছে ভেজা টুপি কি করে নিয়ে যায় স্ত্রীর রান্না করছিল বলছে তোমার এই গাবলা তোলো ভাতের হাড়ি তোলো আমি দেখি একটু শুকিয়ে নেই এভাবে ধরেছে আল্লাহর এসারা হাত থেকে ফসকে গিয়ে আগুন লেগে গেছে আগুন লাগলে ছাই হয়ে যাবে না ওই ছাই তুলে ডাক মাঝে কুলি করে আর বলে আল্লাহ টাকা গুলো আমি পানিতে ফেললাম দেশের ধনী মানুষগুলো যখন কৃপন হয়ে দাঁড়াবে বখিল হয়ে দাঁড়াবে জাকাতকে যখন জরিমানা মনে করা শুরু করবে এরপরে আল্লাহর নবী শেষ কথা যেটা বলেন এইটা এখন বলা যাবে না ওইটা মায়ের যখন সব কাজ মেয়েদের পরামর্শ মতো করা হবে এমনি আমার নাম দিয়েছে আমি নাকি মেয়েদের বিরুদ্ধে কথা বলি হাদিস আমি কি বানাচ্ছি যখন দেশের সব কাজ মেয়েদের পরামর্শ মতো করা হবে আমার উন্মতেরা আমি বলছি শুনে রাখো তখন জমিনের উপরের চাইতে নিচের মাটি তোমাদের জন্য ভালো হবে তার মানে দুনিয়ার উপরের এই ভাগের চাইতে কবরে চলে যাও আরাম পাবা দেড় হাজার বছর আগের এই হাদিস বাংলাদেশের সাথে খাপের খাপ মমতাজের ভাব মিলে যাচ্ছে না এখন কে দোষ আমার নিজের না নবীর আমাদের দোষ কাদের দোষ নবী যা বলেছেন মিলবে আর মিলেও গেছে বলেন আল্লাহ রাবুল আলামিন নবীজির হাদিসের এই দ্বিতীয় ভাগ যেটা এটা যেন আমাদের চোখেও না দেখায় উপরের ভাগ যেটা বললাম উপরের ভাগ কি দেশের দায়িত্বশীল মানুষগুলোর চরিত্র যখন ইমাম সাহেবের চাইতে ভালো হবে আপনাদের এই যে কি গ্রাম এটা ঘোড়াঘাট এই মাগোরা জামে মসজিদে যে দানের বক্স আছে কৌটা আছে ওই দানের বক্সের চাবি ইমাম সাহেবের কাছে ক্যাশিয়ারের কাছে কয় টাকায় হয় ওখানে এক মাস পরে নাই দশ হাজার টাকা হইলো ইমাম সাহেবের ওখানে নেওয়ার মতো কোনো বুদ্ধি আছে নেই কারণ চাবি ওনার কাছে নেই চাবি ক্যাশিয়ারের কাছে একটু চিন্তা ভাবনা করে জীবন চালান একটা মসজিদের ইমাম তার কাছেও বিশ্বাস করে আমরা চাবি দেয়নি না জানি কিছু না কিছু করে ফেলতে পারে কথা বলেন না কেন যার কাছে একটা মেয়র একটা এমপি একটা চেয়ারম্যান একটা ইউনিয়নের চেয়ারম্যান যার কাছে লক্ষ কোটি কোটি টাকা বাজেট আসবে তাহলে এই লোকটার চরিত্র মসজিদের ইমামের চাইতে একশো গুণ ভালো হওয়া লাগবে এর নাম খেয়ারকম এর নাম কি এটা যেন আল্লাহ আমাদের দেখে মরার তাও ঠিক দেন আরো জোরে বলেন দুই নম্বরে দেশের দানশীল মানুষ মানুষগুলো যখন দানশীল হবে উদার হবে যেটা এখন হচ্ছে না সারা বিশ্বে সব চাইতে বড় ষড়যন্ত্র হচ্ছে দুইটা জিনিসের বিরুদ্ধে একটা হচ্ছে কোরআনে কারিম দুই নাম্বারে মুসলিম জাতি হ্যাঁ, কথা বলুন কোরআনের বিরুদ্ধে আর মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্রে পৃথিবীর সবাই এখন এক আমাদের অন্তত এই ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য একশত পঁচাত্তর কোটি অন্তত মুসলমান এক হওয়া লাগবে এক হতে হলে আপনি সবচেয়ে বেশি শিক্ষা যেখান থেকে নিতে পারেন তার নাম মৌমাসি নাম কি কেন মৌমাসি থেকে শিক্ষা নেবেন আল্লাহ রাব্বুল আলামিন মৌমাছি থেকে শিক্ষা নেওয়ার জন্য আমাদের আদেশ দিয়েছেন ওয়াউহা রাব্বুকা ইলান নাহালি নাহলি আনিত تخذي من الجبال بيوتا ومن الشجر ومما يعرشون সূরা নাহাল নাহাল মানে মৌমাছি এর 68 নাম্বার আয়াত আল্লাহ তাআলা বলেন হে নবী আপনার রব কিন্তু মৌমাছিকে মাত্র একদিন ওহি করেছে একদিন একটা হুকুম দিয়েছে কি আনিতা খেদি মিনাল জীবান তোমরা যখন বাসা বাঁধবে জীবন যাপনের জন্য তিনটা জায়গায় বাসা বাঁধবে এক নাম্বারে পাহাড়ে দুই নাম্বারে মানুষের ঘরের অট্টালিকার ছাদে কার্নিশে তিন নাম্বারে গাছের ডালে হ্যাঁ আপনি একটু খেয়াল করে দেখবেন আমি সেই তৈরি করেছি মৌমাছি কবে ওই দিন সাথে একটা আদেশ দিয়েছিলাম ওই একদিনের আদেশে পর্যন্ত মৌমাছিরা এই তিনটা জায়গা ছাড়া আর কোনো জায়গায় বাসা বাঁধে না মৌমাছিদের থেকে শিক্ষা নেওয়ার জন্য বলছিলাম এই পৃথিবীতে মৌমাছি আর মাছি শব্দের শব্দটিকে প্রায় একই মাসি আর মাসি কিন্তু এর ব্যবহার আকাশ আর পাতাল বলুন মৌ মাসি দেখলে সাধারণত মানুষ মারে না আর মাসি দেখলে ছাপ্পড় দেয় কথা বলতে মৌ মাসি এর সবচেয়ে বড় গুণ ও কাউকে আগে কিছু বলে না কিন্তু কেউ যদি ঢেল ছড়ে তারে আর ছাড়ে না মুসলমান এই শিক্ষাটা তোমার নেওয়া লাগবে একটা বাঘ আর হরিণ দৌড়াচ্ছে বাঘ এক ঘন্টায় আশি কিলোমিটার পর্যন্ত দৌড়াতে পারে আর হরিণ এক ঘন্টায় পঁচাশি কিলোমিটার দৌড়াতে পারে এরপরও আমরা মাঝে মাঝে দেখি এই ন্যাশনাল জিওগ্রাফি যে টেলিভিশন আছে ডিসকভারি আপনি দেখবেন মাঝে মাঝে বাঘ হরিণকে ধরে ফেলে একাধারে যদি সমান তালে দৌড়ায় তাও একবারে আশি আর পঁচাশি পাঁচ কিলো দূরে থাকবে অথচ ধরে ফেলে কারণ কি হরির সব সময় মাঝে মাঝে পেছনের দিকে খেয়াল করে যে দেখে আমার ধরতে পারলো কিনা এই পেছনের দিকে খেয়াল করতে গিয়ে ওর গতি কমে যায় আর বাঘের এরকম কোন পেছনে তাকানো নেই ওর টার্গেটই থাকে কি করে ধরা যায় এজন্য ওর মনের যে শক্তি ওরা আরো বেড়ে যায় ওদিকে পাঁচ কিলোমিটারও কমে গেছে আরে পাঁচ কিলোমিটার আরো বেড়ে গেছে সুতরাং ওর চাইতে লাভে আরো আগে যাবে আজ বিশ্বে মুসলমানেরা মৌমাছির এই কাছ থেকে যদি আমরা শিক্ষাটা নিতে পারতাম আমাদের লেজে পা দেওয়ার হাত দেওয়ার কেউ থাকতো না আমাদের লাভ এমনি তো পাঁচ কিলোমিটার বেশি কথা বলেন মৌমাছি থেকে শিক্ষা এই কাউকে কিছু বলা যাবে না কিন্তু কেউ যদি তাকে ঢেল মারে ওরে আর ছাড়া যাবে না সুতরাং এই ভোলার ময়দানে মৌমাছিদের উপরে যারা আজ ঢিল ছুড়েছে সব চাইতে আমাদের কলেজার চাইতে দামি যিনি মোহাম্মদ রসুল্লাহকে এই গালি যিনি দিয়েছে এই দেশে ছিয়ানব্বই ভাগ মুসলমান বিচার যদি বিচার না হয় আগামীতে দেখবেন আর একটা গালি দেবে হ্যাঁ, পেছনে তাকানোর আর হরণের মতো সবাই নেই বাঘের জাত সামনের দিকে তাকানোর সময় এখন কি করে হরিণ ধরা যায় কারা কারা রাজি আছেন এই বিচার পেতে দেখি এই শৈলে থাকার যে বুদ্ধিটা মানুষ কিন্তু মৌমাছি থেকে পেয়েছে মৌমাছির চাকে কমপক্ষে তিরিশ থেকে পঁয়ত্রিশ কেজি মধু ঝুলে থাকে অথচ চাকের নিচে কোনো ঠেকনা দেওয়ার জিনিস নেই ওর নিচে কোনো ধরে রাখার জিনিস আছে এখানে এত কথা বলেন কেন শেষ করে দিন শুনতে না চান আমি এত জোর করে শোনাচ্ছি না কি সমস্যা বলবো তো অবশ্যই আমার কি মাথায় একেবারে গবর নাকি মাথায় কিছু না থাকলে আমি দেশ ঘুরে বেড়াচ্ছি আচ্ছা জায়গা মতো যা বলতো নাকি এমনি তুলতে দেরি করে ফেলেছি জায়গা মতো না গিয়ে হ্যাঁ কিছু লাগবে না স্যার তথ্যগুলো যদি আপনি নিতে না নিতে চান আমি জোর করে দেবো কেন দুই নাম্বারে কেমিস্ট্রি শিক্ষা পায় মানুষ মৌমাছি থেকে দুই নম্বরে টেকনোলজি ওর এক একটা ঘর আছে মৌমাছির যে ঘরগুলো ওই ঘর হচ্ছে ছয়টা কোনা আছে আপনি এই জ্যামিতি বক্স নিয়ে যে মেপে দেখবেন কাটা কম্পাস নিয়ে ছয়টা কোণের একটা কোণ কম বেশি নেই মানুষ এখান থেকে জ্যামিতি তৈরি করেছে আর আমরা শুধু মতো খেয়ে মজা পারি তিন নম্বরে মানুষ পেয়েছে এখানে মেডিকেল সায়েন্স এই যে মধু বিজ্ঞান যেহেতু ডাক্তার বসে আছে মানুষ ঔষধকে সঠিক রাখার জন্য পৃথিবীতে দুইটা জিনিস ব্যবহার করে একটা মধু আর একটা মদ বিজ্ঞান এখন বলেছে ঔষধ গুণগত মান ঠিক রাখার জন্য মদের চাইতে মধুর গুরুত্ব অপরিসীম কারণ মধু দিলে ওই ঔষধটা আরো ভালো থাকে এখানে যে তথ্যটা আমি পেলাম সোম্মাকুলি মেঙ্কুল্লি সামারত আমার এক বছর না বছর কেন দিলেন এই যে পরাগায়ন পদ্ধতি আল্লাহ রাব্বুল আলামিন এটা যদি শুধু এই মৌমাছি নামক এই জাত এই এই এই প্রাণীটা পৃথিবী থেকে তুলে নেয় পঁচাত্তর ভাগ খাবার শূন্য হয়ে যাবে দুনিয়া তারপরে এই মৌমাছিরা দেখবেন যেখানে সেখানে বসে না হয় ফুলে বসে নয় ফলে বসে এই কথা বলেন না কেন এই এই ঘোড়াঘাট একটা মাঠের ভেতরে যদি বিশ লক্ষ সরিষা গাছ থাকে এর পাঁচ লক্ষ মনে করেন পুরুষ সরিষা গাছ পাঁচ লক্ষ মেয়ে সরিষা গাছ এই গাছ একটার সাথে আর একটা উঠে যেয়ে তো মিলেন ঘটাতে পারবে না আল্লাহ মৌমাছিকে ক্ষমতা দিয়েছে ও যে বসে ওখান থেকে পরাগায়ন নিয়ে পুরুষের কাছে যে মিলন করে দেয় তখন ফল হয় এটা যদি আপনি এই লেবার দিয়ে করাতে যে কয় টাকা শস্য হইতো আরো বাড়ি থেকে টাকা পয়সা এনে জন্য নেওয়া লাগতো হ্যাঁ। মৌমাছিকে আল্লাহ এত শক্তি দিয়েছেন ও মাত্র বারো দিন হায়াত পায় কয়দিন মাত্র বারো দিন ওর যে ডানা আছে দুইটা এক এক সেকেন্ডে দুইশো বার করে ঝাপড় দেয় ও বোঝাতে চায় যে বসে খাওয়া যাবে না এক এক সেকেন্ডে যদি আমার এই ছোট্ট দুইটা ডানা দুইশো বার আমি ঝাপড় দিতে পারি ঝাড়া দিতে পারি তাহলে এক মিনিটে হয় বারো হাজার বার প্রাণী কতটুকু ক্ষুদ্র মানুষকে বোঝাতে চাই বসে খাও বসে খাওয়ার ধান্দা বাদ দাও কাজ করে খাওয়া লাগবে আমি এতটুকু একটা প্রাণী মাত্র বারো দিন হায়াত পাই এক চামিচের অর্ধেক হাফ চামিচ মধু আমি সারা জীবন দিয়ে তৈরি করি সারা জীবন কয়দিন বলেন এই পানিটাকে আল্লাহ এত বেশি শক্তিশালী করেছেন গর্ভবতী মায়েরা যদি বেশি বেশি মধু খায় সন্তান জন্ম দেওয়ার আগে সিজার করা লাগবে না নর্মাল ডেলিভারি হবে বিজ্ঞান এখন প্রমাণ করছে আর দেড় হাজার বছর আগে নবীজি জানিয়েছেন মায়েদের পেটে সন্তান আসলে মধু খাওয়া এখন মধু খাওয়া খাওয়াই নেই শুধু ডানো আনো এত কষ্ট করে জন্ম দিচ্ছি আবার ডানো আনো মা বোন যারা এসেছেন সন্তান যাদের পেটে মধু খাবেন সিজারের কাছে যাওয়া লাগবে না নর্মাল ডেলিভারি করার দায়িত্ব আল্লাহ আল্লাহ বলেন মায়ের পেট থেকে বের করার দায়িত্ব আমি নিয়েছি আমার উপর ভরসা তখন তোর শেষ তখন তোর ভরসা ডাক্তারের উপরে আমি আল্লাহ তখন দায়িত্ব ছেড়ে দিই কুকুরের আজ পর্যন্ত আমি শুনে নিতে সিজার লেগেছি কথা বলেন না লাগে কারণ কোনো পীরের কাছে যায় না কোনো কবরে মাজারে যায় না ওর একটাই ভরসা আছে সন্তান আমার পেটে যিনি দিয়েছে বের করার দায়িত্ব তার আর তোমার ওইটা নেই পেটে আসতে দেরি চার পাঁচবার করে আল্ট্রাসাউন্ড করে বলে দেখো ডাক্তার এটা জন্ডিস না লেডিস আল্লাহ বলে তোর দায়িত্ব আমি ছেড়ে দিলাম যা বীর্য থেকে শুরু করে পর্যন্ত নিয়ে আসলাম এখন আমার উপর আর ভরসা নেই যত ভরসা ডাক্তারের উপর দেখি তোর ওই হাইব্রিড বাচ্চা ডাক্তার দিয়ে কেটে বের করে হাইব্রিড বাচ্চা ডাক্তার দিয়ে কেটে বের করে আজান নেই একামত নেই ওইগুলোই হচ্ছে আবার হত্যার মূল আসাম এগুলো হত্যা করেছে বসে আছে এটা কান স্টেজে যে কয়জন বসে শুধু এটা আর আমি মনে আমি না এটা পাচ্ছি এই একটাও সিজার করা লাগে নাই দেখেছি না দাসপুতি মানে একটা সিজার করা লাগে নাই অথচ এনার সন্তান কয়টা ওনারা ভাই বোন আটটা ওই যে ওনারাও আটটা এদের একটাও সিজার করা লাগলো না তোমার একটা থেকে দুইটা হতে হতে সিজার করা লাগছে মানে আবার বলছে মধু খান মধু খান হ্যাঁ মধু খান কি বলছিলাম জানো এই যে হাফসামি সেই এই পানিটা এত শক্তিশালী বিজ্ঞান জানিয়েছে এই বারো দিনে মৌমাছি যদি ওই এক হাফ মধু ওর কাছে থাকে তাহলে তাম দুনিয়া ও ঘুরে আসতে পারে আসতে বলেন সবাই অলস নাও বোঝাতে চাই আমি বাড়ি থেকে যখন এই মধু সংগ্রহের জন্য কমপক্ষে দশ থেকে বারো কিলোমিটার দূরে চলে যাই মনে করেন সেই গোবিন্দগঞ্জ থেকে পর্যন্ত এসেছেন এই মাঠের ভেতরে একটা বিশাল সরিষার ক্ষেত এখন এসেছে তো মাত্র দুই হাজার মৌমাছি চাকে আছে এখনো দশ হাজার কারণ এক একটা চাকে কমপক্ষে দশ থেকে বারো হাজার মৌমাছির জায়গা হয় মৌমাছির জীবনী পড়তে গিয়ে দেখেছি চার প্রকার জিনিস ওখানে থাকে প্রথম নাম্বারে রানী এর নাম্বারে পরে পিউপা এর নাম্বারে গার্ড এরপরে আছে শ্রমিকেরা এই শ্রমিকরা এখানে আসার পরে যখন দেখে এত মধু নিয়ে যাওয়া সম্ভব না তখন ওখান থেকে সূর্যের দিকে মুখ দিয়ে একটা আওয়াজ করে সূর্যের দিকে আওয়াজ করার সঙ্গে সঙ্গে আলোটা এসে ওর মাথার উপরে লাগে মাথা আল্লাহটা অ্যান্টিনা সেট করে দিয়েছে আমরা যেমন ঢাকাতে একটা সিনেমা দিলে এই গোবিন্দগঞ্জ থেকে দেখা যায় ওই অ্যান্টিনার মাধ্যমে আওয়াজটা দশ থেকে বারো কিলোমিটার দূরে ওর বাসায় পৌঁছিয়ে দেয় বাসায় যে দশ হাজার শ্রমিক শক্তিশালী বসে আছে ওরা সঙ্গে সঙ্গে ওখানে চলে যায় কতগুলো নিয়ে যখন বাড়িতে আসবে তাকে ঢোকার সঙ্গে সঙ্গে দেখানোর আগে গার্ড আছে গার্ডকে এরপরে পিউপা এরপরে রানী ও জীবনী পড়তে গিয়ে দেখেছি এ মধু নিয়ে যাওয়ার পর পৃথিবীতে এমন কোন ফল নেই যে ফলে একশো ভাগ মধু পাওয়া যায় না মাত্র দশ ভাগ যে কোনো ফলে মাত্র দশ ভাগ মধু থাকে কিন্তু চাকে রাখতে হলে ওই মধুকে একশো ভাগ পরিপূর্ণ করে রাখা লাগবে দশ ভাগ মধু একশো ভাগ করবে কি দিয়ে আমার নবী আপনার নবী মোহাম্মদ রসুল্লাহর উপরে ওরা একবার করে দৌড় পড়ে একবার দৌড়ুদে আমার আল্লাহ দশ ভাগ মতো একশো ভাগ বানিয়ে দেয় যদি নবীর উপরে দৌড় না পড়তো ওই মধু নিয়ে চাকের সামনে কেয়ামত পর্যন্ত দাঁড়িয়ে থাকতো ঢুকতে দিত না কারণ গার্ড আছে যেই নবরের পরে দরুদ পড়লে দশ ভাগ মতো একশো ভাগ হয়ে যায় ওই নবীকে ছিয়ানব্বই ভাগ মুসলমানের দেশে গালি দিবার আমরা ছেড়ে দেব শহীদ পনেরো জন সতেরো জন না এই দেশের যদি সতেরো কোটি মানুষও শহীদ হয়ে যায় নবীর জন্য তারপরও আমরা রাজি আছি কারা কারা জীবন দিতে নবীর জন্য রাজি এখান থেকে প্রথমে গার্ডের কাছে গার্ড ওটা পরীক্ষা করে দেয় পিউপার কাছে পিউপা ওটা পরীক্ষা করার পরে রানীর কাছে দেয় আমি তিন নাম্বারটায় পড়লাম পিউপা এটা পরীক্ষা করে যদি দেখে কোনো নাপাক ওর শরীরের ভেতরে লেগে আছে পায়ের ভেতরে বা কোনো জায়গায় যদি নাপাক থাকে অনুমতি নেই রানী এ নাপাক জায়গায় বসেছে আরে নাপাক জায়গায় বসে আবার সাকে এসেছে এখানে তো মধু আছে প্রত্যেকটা ওই খোপে খোপে নির্ধারিত খাদ্য রেখে দিয়েছে ওখানে গেলে এই মধুটা না পাক হয়ে যাবে আল্লাহর বান্দাদের পেট খারাপ হবে আল্লাহ পাক চান না তার কোনো গোলামের পেটের ভেতরে কোনো হারাম জিনিস থাক মায়ের পেট থেকে এই মুখটা আমার আল্লাহ পবিত্র রেখে দিয়েছে যেই সৃষ্টি আল্লাহর এই বান্দাদের খাবারের ভেতরে না পান ঢোকাতে চায় আপনি অনুমতি দেন ওরা আমরা এই মুহূর্তে দুনিয়া থেকে বিদায় করে দিই মুসলমান অন্য কোনো কিছু লাগবে না শুধুমাত্র মৌমাসির জীবন থেকে চারটা শিক্ষা যদি কেউ নিতে পারে আবার আগের যে গৌরব ছিল আমাদের ফিরিয়ে নিয়ে আসা সম্ভব হ্যাঁ। মৌমাসি তিন নম্বরে শিক্ষা দিচ্ছে চার নম্বরটা হচ্ছে মেরিন ড্রাইভ যেটা কক্সবাজারে সরকার বানিয়েছে কক্সবাজার থেকে টেকনাফ পর্যন্ত এই বিরাশি কিলোমিটার রাস্তার নাম কি মেরিন ড্রাইভ এই যে এখানে কি এই মেরিন ড্রাইভ এটার শিক্ষা নিয়েছে মানুষ মৌমাছির কাছ থেকে তার মানে সোজা তীরের মতো রাস্তা দিয়ে চলে যাবে আবার নিজের বাসা পর্যন্ত ফিরে আসতে পারে শুধু একটাই প্রাণী তার নাম মৌমাছি থেকে কয়েকটা শিক্ষা নেওয়া যায় তার এক নম্বরে ও কোনো সময় বসে থাকে না সব সময় কাজের ভেতরে ব্যস্ত দুই নম্বরে ও কাউকে কিছু বলে না যদি কেউ কিছু ওরে বলে ঢিল দেয় তখন আর একা একা না সবাই ঐক্যবদ্ধ হয়ে তারে বড় অভাব যেটা তার নামাজ ঐক্য বলেন অন্তত মনাজাত যতক্ষণ না হয় থাকা লাগবে যারা থাকবেন শুধু তারা হাত তোলেন তো লিল্লাহে থাকবে আলহামদুলিল্লাহ আমার সাহস এসেছে আপনারা থাকবেন আমি আশা করছি না এই হাদিস থাক দরকার নেই বলবো عن ابي هريره رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم সাতাফতারিকু উম্মতি আলা সাবিঈনা সালাসা আল্লাহর নবী বলেন অতি শীঘ্রই শেখাব্দের দিকে খেয়াল করেন সাত সাতাফতারিকু সিন দিয়েছেন সিন সাউফা বদ লাম এরকম তেরোটা শব্দ আছে আরবি গ্রামারে কোন সেন্টেন্সের আগে যদি একটা আসে অর্থ হয় অতি তাড়াতাড়ি অর্থ কি হয় তার মানে নবীজি ওই সময় বললেন অতি তাড়াতাড়ি আমার উম্মতের ভেতরে সাতাফতারির ও উম্মাতি একালিপ টান আছে আমার উম্মতের ভেতরে দিনাজপুরের মুসলমানেরা আমার উম্মত বলতে কি নবীজি ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ বুঝিয়েছেন আমার উম্মত মানে আমরা যারা এখানে নবীকে নবী মানি তারা আরো জোরে আরো জোরে বলেন আমার উন্মতের ভেতরে অতি শীঘ্রই আলা হই না সালাসা তিহাত্তরটা দল হবে কয়টা বনি ইসরায়েলের ভেতরে ছিল বাহাত্তর আর আমার উন্মতে আর একটা ধাপ বেড়ে হবে তিহাত্তর প্রত্যেকটা দল যাবে জাহান নামে একটা মাত্র দল বাদ দিয়ে যারা সামনে বসেছিল ওই সময় সাহাবিরা মনের ভেতরে কিউরিসিটি জেগেছে কি নবীর উম্মতের ভেতরে যদি তিহাত্তর দল হয় সব জাহান নামে একটা দল জান্নাতি সঙ্গে সঙ্গে প্রশ্ন করলেন হে রাসুল আল্লাহ মানহিয়াক ওই একটা দলের লোক কারা কারণ সাহাবিদের ভেতরে জান্নাত পাওয়ার আকাঙ্ক্ষা নেই আসতে বলেন আমাদের ভেতরে যদি ওই আকাঙ্ক্ষা থাকে আমরা যদি ওই ময়দানে বসতে পারতাম আমরাও বলতাম হে নবী ওই একটা দলের লোক কারা আমি আপনাকে এই দল করা লাগবে এই দলে যোগ দেওয়া লাগবে তা বলছি না এই হাদিসটা একটু মিলান যদি আপনার বিবেক থাকে সঙ্গে সঙ্গে সাহাবি বললেন হে নবী জান্নাতে যাওয়ার আকাঙ্ক্ষা প্রবল আমাদের ভেতরে এখনো একটা দল কারা নবীজি সঙ্গে সঙ্গে পরিচয় দিতে গিয়ে বললেন যারা আমি নবী এবং আমার সাহাবিদের পথ অনুসরণ করে ওই একটা দলের লোক জান্নাতি আর বাকি সব জাহান্নামি এবার আপনি বাংলাদেশে এবার দল মিলান সে যে দল আপনি করেন আমি নিষেধ করছেন ওই দলটা মিলাবেন আপনি যদি ওই বাহাত্তর কাতারে পড়ে যেতে না চান ওই এক কাতারে থাকতে চান আপনাকে দেখা লাগবে আমার দলের কর্মসূচি নবীজির মতো আর সাহাবিদের মতো হয় কিনা এত সহজ কথা বলার পরে যদি কেউ উল্টা বোঝেন আমার মনে হয় আপনার কপালে হেদায়ত নেই আল্লাহ আমাদেরকে অন্তত এই বাহাত্তর কাতারের যে কোনো এক কাতারে না গিয়ে তিহাত্তর কাতারে এই একটা কাতার যেটা মানা আলাইহি মরণ পর্যন্ত এই একটা দলে থাকার তাও ঠিক দেন যে মানুষগুলো স্লোগান চলছেন যে আমি নিরপেক্ষ আমি কোনো দলে নেই আপনি আর শয়তান আপনাকে দলে থাকাই লাগবে কিন্তু আপনার দলের নাম হবে আওয়ামী লীগ বিএনপি জামাত ইসলাম চরমনায় কে হিজবুল্লাহ ওলাইকা হিজবুল্লাহ আপনার দলের নাম হবে হিজবুল্লাহ আল্লাহর দল আর আল্লাহর দলে থাকার দুইটা পদ্ধতি দেখা লাগবে এই দলের কর্মসূচি আল্লাহর নবীর কর্মসূচির সাথে মেলে কিনা আর সাহাবেরা যা করেছে ওর সাথে মেলে কিনা এরপরেও যদি এখন বলেন না আমি তো মিলাতে পারছি না এদিকে আসি আপনি ঝড়ি কোদাল দিয়ে মিলাচ্ছি সব বোঝেন আর এই দুইটা শব্দ বোঝেন না আপনি যে দল করেন আমি নিষেধ করি না আপনি আবার ওই বাহাত্তর কাতারে আছেন কিনা আমার তো ভয় লাগে কারণ নবীজি খ্রিস্টান হিন্দুর নাম বলেননি বলেছে আমার উম্মত আপনি যদি রবির উম্মত দাবি করে থাকেন আপনাকে ওই বাহাত্তর কাতারে গেলে হবে না এক কাতারে থাকা লাগবে রাজি আছেন এক কাতারে থাকতে থাক আজকের আলোচনার বিষয় কি বললাম ষড়যন্ত্র জোরে বলেন কি সারা তারিখ থেকে আমি আয়াত তেলাবাদ করেছি পাঁচটা এতগুলো আয়াত ব্যাখ্যা করা সম্ভব না বাড়ি চলে যাও আমার চার পাঁচ দিন আমার বউ দেখা নেই জবান ছেড়ে কোরআনের আয়াত তেলাওয়াত করে না আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাহুম يكيدون كيدا وأكيد كيدا فمهل الكافرين أمهلهم رويدا আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা তারিকের 15 16 17 নম্বর আয়াত ইন্নাহুম ইয়াকিদুনা কায়দা অবশ্যই তারা আপনার বিরুদ্ধে কৌশল অবলম্বন করেছিল ষড়যন্ত্র করেছিল আল্লাহ বলছেন ষড়যন্ত্র আমি কি বলবো তার মানে পৃথিবীতে রাসুলের বিরুদ্ধে ওই সময় ষড়যন্ত্র হয়েছে এখন রসুল নেই রাসুলের উম্মত যারা তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র হবে আমি একই দুনা মজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার কায়দান মাস্টার ষড়যন্ত্ররা করেছে করবে হ্যাঁ নবী ওরা অবশ্যই আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে করবে এই করছে না নবী পর্যন্ত শেষ কিন্তু করবে আপনি কার পর্যন্ত দেবেন বলেন না কেন কেমন পর্যন্ত রসুলের উম্মত বলে যারা দাবি করবে তারা একই দুনা এর ভেতরে আছে আমরা বাদ দিয়ে আমরা এই ষড়যন্ত্রের ভেতরে আসি না নেই আমি আল্লাহ কৌশল অবলম্বন করব আল্লাহর ব্যাপারে ষড়যন্ত্র শব্দ মানায় না আল্লাহর ব্যাপারে দেওয়া লাগবে কৌশল কি দেওয়া লাগবে আমার হেলেল কাফেরিন আল্লাহ কাফেরদেরকে অবকাশ দেন আমি হেল হোম হে নবী আপনিও তাদেরকে অবকাশ দেন ছেড়ে দেন রোয়াইদা দেখেন আমি আল্লাহ কি করি এবার আসেন তো ষড়যন্ত্রের যে ভাগগুলো আছে আমি এখানে প্রায় সাতাশটা পেয়েছি সাতাশটা ষড়যন্ত্র বিশ্ব নবীর বিরুদ্ধে ওরা করেছিল এক নম্বরে নবীজির বিরুদ্ধে তড়ি ঘড়ি করে তিনটা আইন ওরা পাশ করেছে <coughs> আবু জাহেল সাধারণ আইনের তোয়াক্কা না করে তড়ি ঘড়ি করে একটা ট্রাইব্যুনাল গঠন করে বিশ্ব নবীর বিরুদ্ধে তার একটা সংসদ ছিল নাম তার দারুণ না দোয়া যেখানে আইন পাশ করা হয় সাধারণ বিষয়ের তোয়াক্কা না করে তড়ি ঘড়ি করে একটা সংসদ বানিয়ে সংসদের ডাক দিয়ে আইন পাশ করেছে নবীর বিরুদ্ধে কয়টা বলুন এক নম্বরে হে নবী ওরা এক নম্বরে অপশন দিয়েছে আপনাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে দেবে কত বছর যাবজ্জীবন তাও এক অথবা আপনাকে হত্যা করে ফেলবে ফাঁসি দিয়ে তিন নম্বর আমি ওখানে যৌকাল অথবা দেশ থেকে ওরা আপনার নাগরিকত্ব বাতিল করে তাড়িয়ে দেবে এই তিনটা সিদ্ধান্ত ওরা নিয়েছে ওয়াম হ্যাঁ। করুন ওয়াম করুল্লাহ ওরা ষড়যন্ত্র করবে আর আমি আল্লাহ বসে বসে তামসা দেখবো না আমি আল্লাহ ওদের বিরুদ্ধে কি এন্টি ষড়যন্ত্র এন্টি কৌশল অবলম্বন করা লাগবে ওইটা আমি আল্লাহ শুরু করে দিলাম আল্লাহ একবার বলতে পারেন না আজ পৃথিবীর একশত পঁচাত্তর কোটি মুসলমানদের বিরুদ্ধে যারা ষড়যন্ত্রে মেতে উঠেছ এই বিশ্বাস করা লাগবে আমাদের অন্তত যে আমার আল্লাহ এখন আর বসে নেই হ্যাঁ। আল্লাহ পাক ওদের ঢিল দিয়েছে ওদের এন্টি যে কৌশল গুলো দরকার আমার আল্লাহ আগেই ফাঁদ পেতে রেখেছে হ্যাঁ। আল্লাহ ওই শক্তি নেই হ্যাঁ। ওয়াম করুল্লাহ ওরা যে ষড়যন্ত্র করোর বিপরীত কি করা লাগবে ওরা কালকে কি সিদ্ধান্ত নেবে ওরা জানে না আমি জানি কথা একটার বিশ্ব তৈরি করে বেশ চলছিল কয়েকদিন শেষ মেননের কথা দিয়ে প্রায় ঢাকা পড়ে গিয়েছিল মেনন বলছে আমি সাক্ষী দিচ্ছি এ দেশে কেউ ভোট দিতে পারে নাই এটা বেশ কয়েকদিন চলছিল হঠাৎ করে কালকে এই সতেরো জন ভোলায় মারা যাওয়ার পরে মেননের কথা শেষ আবার কালকে দেখবেন আর একটা ইস্যু তৈরি হবে কিন্তু ওরা জানে না কি আল্লাহ জানে ওই বিপরীতে কি ইস্যু তৈরি করা লাগবে কি পথ বের করা লাগবে ওটা আমি আল্লাহ তৈরি করব আমি আল্লাহ সব চাইতে বড় কৌশলী ওরা সাধারণ ভাবে আইন পাস করেছে কয়টা আরো জোরে তিনটা অপশন রেখে একটা আইন পাস করেছে কথাগুলো বলছেন আইন তিনটা না আইন একটা অপশন তিনটা এখানে আও শব্দ আছে এটা তো কিছুই বলবে না লিস বেতকা এক এটা যদি না পারে যাবজ্জীবন কারাদন্ত আপনাকে যদি দিতে না পারে আর এক লোক আও মানে অথবা আপনি দেখবেন এর পরবর্তী অপশন ওরা আপনাকে হত্যা করার চেষ্টা চালাবে হয় ফাঁসি দিয়ে নাই যে কোনো কায়দায় এটাও যদি না পারে আপনার নাগরিকত্ব বাতিল করে আপনাকে দেশ থেকে বের করে দেবে আইন কয়টা সে আইনটা হচ্ছে যে কোনো কায়দায় নদীকে বিদায় করা লাগবে কিন্তু অপশন আরো জোরে বলে আল্লাহ বলেন এই তিনটা অপশনে একটা আইন পাস করে সঙ্গে সঙ্গে নবীকে গ্রেপ্তার করে ওরা জেলখানায় নিয়ে গেল মানুষকে ওরা বোঝাতে চাইলো যে মোহাম্মদকে শাস্তি দেওয়া জাতীয় দাবি কি দাবি আপনি যোগে যোগে দেখবেন চতুর চালাক যারা শাসক ওরা যোগে যোগে আল্লাহপন্থী মানুষদেরকে তড়ি ঘড়ি করে যে কোনো একটা ওসিলা দিয়ে আটকিয়ে ফেলে ফেলে মানুষকে জানা যে একে শাস্তি দেওয়া জাতীয় দাবি আসতে বলে বিশ্ব নবীকে ওরা আটকিয়ে শুধু নবীকে না তিপ্পান্ন জন মানুষকে নবীর সাথে আটকিয়েছে বিয়াল্লিশ জন পুরুষ আর এগারো জন নারী শিশু ছিলের ভেতরে শাবে আমি তালিবে নামে এসে জায়গাটায় যে হাজি সাহেব নিজে দেখে এসেছে কাবা শরীফের একেবারেই খুব দূরে না একেবারেই পাশে এই জায়গাতে আটক করে আল্লাহর নবীকে শুধু আটক করে রাখলেই তো হয় আবু জেহেল আজকের এই দিনে তিন বছর প্রায় পার হয়ে গেল আজকে সিদ্ধান্ত নিয়েছে তার ছয় জন মন্ত্রীকে হেড মন্ত্রী যারা বিশেষ করে আবুল আহাব ছিল তার অর্থমন্ত্রী আবদুল্লাহ ওবায়বনে খব ছিল ধর্মমন্ত্রী ছিল আবুল আহাব আর ওবায়বনে খল ছিল অর্থমন্ত্রী আর স্বরাষ্ট্র মন্ত্রী আবু জেলের ছিল আবু সুফিয়ান এরকম ছয়জন ওয়েটফুল এবং উপদেষ্টা ছিল তার মারাত্মক উপদেষ্টার নাম হচ্ছে হিসাম এমনি আমর এই লোকটাকে সঙ্গে নিয়ে সিদ্ধান্ত নিয়েছে আজকে রাতে সব খালাস করে দেব তার মানে জেল হত্যা জেলখানায় বিদায় করে দেব এই সিদ্ধান্ত নিয়ে আবু জাহেল বলছে ঠিক আছে রাতের বেলা সব বাড়িতে যাও তোমাদেরকে আমি পাঁচ দিন সময় দিলাম এই পাঁচ দিন পরে এই রায় আমি কার্যকারী করব তোমরা আমাকে বুদ্ধি দাও পরামর্শ দাও প্রথম উপদেষ্টার নাম কি বললাম এই হিসাম ইবনে আমর এই লোকটা বাড়িতে গিয়েছে বয়স হচ্ছে বিরাশি বছর যে পাঁচ দিন সময় দিয়েছে চার দিন ওর খেয়ে না খেয়ে ঘুম আসে না এত চেষ্টা করে ঘুমানোর কিন্তু ঘুম আসে না ওর ঘুম কেড়ে নিয়েছে কে এত চেষ্টা করার পরে যখন ঘুম আসে না ওর স্ত্রী বলছে কি স্বামী তুমি ঘুমাও না কেন ওর কিন্তু ইমান ছিল না কিন্তু বিবেক ছিল আবার বলছি হিসাম এই বিরাশি বছর বয়সের লোকটা আবু প্রধান উপদেষ্টা ওর বিবেক ইমান নেই কিন্তু বিবেক আছে এই বিবেক থাকার কারণে আমার আল্লাহর চোখ থেকে ঘুম কেড়ে নিয়েছে একই আবু বকরের মতো ভালো মানুষ আমার সাথে ব্যবসা করে আর তাকে শুনছি এখন মেরে ফেলার সিদ্ধান্ত নিয়েছে হজরতে তালহা হজরতে সবাইয়ের হজরতে ওসমান এত ধনী মানুষ এত নরম মোলায়েম চরিত্রের অধিকারী তাকে নাকি মেরে ফেলবে এটা তো মেনে নেওয়া যায় না স্ত্রী মানুষের সামনে মানুষ মরবে এটা তো মেনে নেওয়া যায় না আমি ওর প্রধান উপদেষ্টার দায়িত্বে আছি ওর দেশের প্রতি কোনো ভরুক্ষেপ নেই ওর ভরুক্ষেপ শুধু মানুষ কি করে মারা যায় চিন্তায় শুধু মানুষ কি করে মারা যায় তাও যেমন তেমন মানুষ মারে না দেশের ভালো ভালো মানুষগুলো মেরে ফেলতে চায় কি করবো স্ত্রী স্ত্রী বলতো তোমার মাথা খারাপ কথা বলা যাবে না যে যা করছে গরুটা না আজ চার দিন হয়ে গেল মাত্র একদিন আছে আমার বিবেক তো মেনে নেয় না এমনি খাসি তো আমার নিজের উপর আমি নিজে বিদ্যা সন্তুষ্ট হচ্ছি আমার মনে হচ্ছে আমি নিজেই মারা যাব মারা যখন যাব অন্তত কিছু করে যাই বিবেকের দাঁড়ো নাই স্ত্রী বলে কি করবা আমি যে কোনো কায়দা হলেও মোহাম্মদকে অন্তত মুক্ত করবই আরো ধরে বলেন অবিশ্বের মুসলমানেরা তাকাও দুনিয়াতে দেখবেন আজও বিশ্বের কোন দেশে যখন ভালো ভালো মানুষগুলোকে কেউ মেরে ফেলতে চায় এই যে মিশরে তুরস্কে বিভিন্ন দেশে আমরা দেখি হয়তো অনেক মুসলমান রাষ্ট্র কথা বলে না কিন্তু অনেক বিধর্মী রাষ্ট্র যাদের ইমান নেই বিবেক আছে তারা আওয়াজ করে না এই মানুষগুলো মারা যাবে না তোমার কি হয়েছে তোমার তো ইমানও আছে বিবেক আছে তোমার বিবেকে কে করে প্রসাব করেছে তুমি তো আওয়াজ দাও না উবাও বলো না বাঁচানো তো তোদের কথা যে না এটা তো ঠিক না কিছুই তো বলো না চলে গেল ওখান থেকে আশি বছর বয়সে এই মুরব্বী লাঠি হাতে নিয়ে ভর দিতে দিতে বয়স বেশি এই জন্য আবু জেল তাকে প্রধান উপদেষ্টার দায়িত্ব দিয়েছে ওখান থেকে গেছে হজরত ওখান থেকে গেছে জোবাইর এমনি জোহাইর এমনি আবু ওমাইয়া এই লোকটার বাড়িতে আপনারা জানেন সৌদি আরবে শীতের সময় খুব বেশি শীত পড়ে আর দিনের বেলা প্রচন্ড গরম রাতের বেলা মুরব্বী মানুষ ঠক ঠক করতে কাঁপতে কাঁপতে লাঠি নিয়ে গিয়ে দরজায় নড়া নাড়িয়েছে জয়ের বাড়িতে আসো বলে হা হ্যাঁ, দরজা খুলে দাও সোহাইর ঘমায়নি দরজা খুলে দেওয়ার পরে ভেতরে প্রবেশ করিয়েছে বলে মুরব্বী এত রাতে ঘুম আসে না চার রাত বলে আমারও একই অবস্থা তোমার একই অবস্থা মানে ক্ষমতায় আছে এর বড় ঘুম আসে না কারণ কি ক্ষমতায় আছে এই কারণে তো ঘুম আসে না তিনটা অপশনের কথা জানালেন চিন্তা করছে আমার কথা শোনার পরে না জানে এবার নেতার কাছে কিছু বলে কিনা এজন্য বলছে কি হয়েছে ভালো করে বলো দেখি প্রথম নাম্বারে ডাক দিয়ে বলেছে আমি কি বলবো দুঃখের কথা আজকে আমার মা আজ দুই বছর আগে অন্ধ হয়েছে মোহাম্মদকে আমরা বন্দি করেছে আমার মা জানতো না জোহাইর এমনি আবু আমাইয়া হচ্ছে আল্লাহর নবীর মা হাজরতে আমেনা যে মহিলার হাতে নবীকে রেখে গিয়েছিলেন উম্মে আইমান এই উম্মে আইমানের বড় বোন হচ্ছে জোহাইরের মা নবীকে ওই সময় ছোটকালে উম্মে আইমান নিয়ে এসে ছয় মাস এক আধারে এই জোহাইরদের বাড়িতে ছিল জোহাইরের বয়স নবীর চাইতে মাত্র তিন মাসের ছোট এ মা এখন টের পেয়েছে কার কাছ থেকে জানতে পেরেছে আজকে রাতের বেলা ডাক দিয়ে আপনি এসেছেন আপনি আমার মুরব্বী অথচ আজ আমার রাতের বেলা মা হয়তো এখন ঘুমিয়ে পড়েছে কিন্তু সন্ধ্যা রাতে আমাকে ডাক দিয়ে বলে জোয়ের শুনলাম তুমি বড় সন্ত্রাসী জহায়ের আবু জেলের ওই সন্ত্রাসী বাহিনীর লেডার ছিল যাকে কোপ দিতে বলতো তাকে কোপ দিত যাকে মেরে ফেলতে বলতো তাকে মেরে ফেলতো চিন্তাও করতো না যে এটা মারা ঠিক হচ্ছে কিনা আজকে একটা পড়লাম আল্লাহর নবী বলেন পৃথিবীতে এমন সময় আসবে মানুষ মানুষকে হত্যা করবে কোন কারণে ও নিজে জানবে না আর যাকে হত্যা করা হচ্ছে সেও জানবে না যে কি কারণে তাকে মেরা ফেলা হচ্ছে বাংলাদেশের দিকে আমার আবরারের দিকে ওকে যারা মেরে ফেলেছে ওকে যদি প্রশ্ন করেন কেন মারলেন সদুত্তর দিতে পারবে না শুধু আসালি পাসালি গিয়ে করবে যে ও এই করতো এই করতো না কেন মারা হচ্ছে এইটা আসল ভাবে বলা হয় না আর আপনার কেন মারা যাচ্ছে ও নিজেও জানে না জানি কেন মারা যাচ্ছে ঠিক দেড় হাজার বছর আগের এই হাদিস ওই দেড় হাজার বছর আগে শেষ এখন চলে না জহায়ের ডাক দিয়ে বলে নেতা আমার মা আজকে আমাকে বলেছে তুই বড় সন্ত্রাসী শুনলাম আমার মোহাম্মদকে আটক করে রেখেছিস জেলখানায় আমি মা হিসাবে বলছি তুই তো জানিস না মোহাম্মদ কে ছোটবেলায় তুই যখন ছয় মাস ছিল তোর বয়স ওই মোহাম্মদকে তোর খালা ছোট খালা অম্মে আমার কাছে নিয়ে এসেছিল আমি নিজের হাতে তাকে গোসল করাতাম খাওয়াতাম তার মা ছিল না বাবা ছিল না এই জন্য তাকে একটু বেশি আদর করতাম তাকে না খাওয়িয়ে তোকে আমি খাওয়াতাম না রাতের বেলা আমার গলা ধরে মোহাম্মদ এতিম মোহাম্মদ আমাকে কমা কপালে জমা দিয়ে ঘুমিয়ে পড়তো ও বাবা সোহায়ের তোকে আমি তিনটা আদেশ করি এক নম্বরে তুই যদি সন্ত্রাসীর লেডার হয়ে থাকিস এই মুহূর্তে মোহাম্মদকে তোর তরবারিটা নিয়ে তালাটা ভেঙে আমার কাছে মুক্ত করে একটু নিয়ে আয় এটা যদি তুই না পারিস তোর কথা শুনে মনে হচ্ছে তুই পারবি না তোর যেই দলে আসিস ওই দলটা ত্যাগ করে বলি আয় এটাও যদি না পারিস আমি যদি মারা যাই আমার অবস্থা ভালো না তিন নাম্বার করে বললাম আমি মরণের উপরে তুই আমার মুখ দেখবি না আমার মা আজকে আমার চিন্তা অপশন দিয়েছে আমি নিজেই চিন্তায় আছি তাকে যদি আমি বের করতে না পারি তাহলে আমার মা মুখ দেখা পর্যন্ত আমার নিষেধ আমার মা বাঁচবে না এখন আমাকে মোহাম্মদ মুক্ত করা এটা আমার জীবনের এক নাম্বার টার্গেট হয়ে দাঁড়িয়েছে ইসাম এমনি আমার ডাক দিয়ে বলে কি করবো তাহলে কি করবো মানে চলেন আমরা দুইজন বলে নাই দুইজনে হবে না আরেকজনের নাম বলি চলো ওখানে যাই তার নাম ছিল মতি হরিম ইবনে আবু আদি এই লোকটা ছিল আবু জেলের টাকা কামাই করা মেশিন পাচ্ছে আজ বাংলাদেশে আমি নাম নিলাম না অনেকে এরকম টাকা কামাই করা মেশিন বসে রাখে ঘাটে বাজারে এরপরে টল ব্রিজে একবার বসে রাখেন ও নিজে কোনো জায়গায় যায় না ঢাকা বসে থাকে আরে মেশিন সব সেট করা এই মেশিন থেকে প্রতি মাসে মাসে বিশ লাখ তিরিশ লাখ করে টাকা ওর অ্যাকাউন্টে জমা হয় জোরে বলেন সুবাহ এই মতে আদি ছিল আবু টাকা কামাই করা মেশিন তাহলে ও যদি ওর ক্ষমতা টিকিয়ে রাখার জন্য টাকা কামাই করা মেশিন তৈরি করে আজ বাংলাদেশে যদি কেউ এটা করে ও তো আবু ভাইরা ভাই আজকে একজন ইন্টারনেটে পেলাম একজন দিয়েছে ক্যাসিনো থেকে দশ লক্ষ টাকা আল্লাহর অলি প্রতি মাসে মাসে ভাগ পেত আমি নাম নাই নাই নিলাম এই চোপরা বিন মতি হইনি আবে আদি এই লোকটার একটা সন্তান যুবরা নাম তিন বছর পনেরো দিন বয়স আল্লাহর নবী জেলখানায় যাওয়ার দিন ওর বয়স ছিল মাত্র পনেরো দিন ওই সময় এই যুবরার দাদি তার মানে মতি হইম এর মা ওই ছোট্ট ছেলেটাকে সাথে নিয়ে নবীদের কাছে গিয়ে বলে হে মোহাম্মদ আমার এই নাতিটার মুখে তোমার মুখের লালা একটু দিয়ে দাও ওই সময় লালা দেওয়ার কারণে ওই দিন থেকে এই বাচ্চাটা যেদিন কঠা মুখ দিয়ে ফুটেছে যা বলে তাই সত্য হয়ে যায় এর বাড়িতে যাওয়ার পরে যখন করালে এসে গভীর রজনীতে মতিহিম বলে দেখো আজকে আমার মা আমাকে জানিয়েছে আমার সন্তান আমাকে জানিয়েছে আমার স্ত্রী আমাকে জানিয়েছে মোহাম্মদ নাকি জেলখানায় যার মুখের লালার বরকতে আমার ছেলে যা বলে তাই হয়ে যায় আজকে আমারে বলেছে বাবা তুমি যদি মোহাম্মদকে মুক্ত করতে না পারো আমি যা বলি তাই কিন্তু সত্য হয় আমি কিন্তু মারা যাব এখন যদি আমি তাকে মুক্ত করতে না পারি আমার ছেলে হারানোর ভয় আমার বউ আমাকে আজকে রাতে জানিয়েছে এত কষ্ট করে একটা সন্তান পেলাম তাকে যদি হারাই তোমারও আমি রাখবো না বাবার বাড়ি চলে যাব এখন মোহাম্মদ মুক্ত করে আমার সংসার ঠেকানোর দায় হয়ে দাঁড়িয়েছে কি করবা বলে আমি রাজি আছি কি করা লাগবে আমারে বলেন কারণ আমি মেশিং টাকা কামাই করা সাথে করে নিয়ে গেছে তিনজন বলে হবে না আর একজনের কাছে যাওয়া লাগবে তার নাম হচ্ছে মুখতারি ইবনে হিসাম এটা আবু জাহেলের বডিগার্ড ছিল এবং খালাতো ভাই এক মাস অসুস্থ বাড়িতে যাওয়ার পরে বলে ঘুম আসে না বলে এক মাস অসুস্থ আমি আর ওর কাছে যেতে পারি না কারণ অসুস্থ মানুষও গার্ড রাখে না কি করবা ঘুম যখন আসে না আজকে রাতে আমার মা সন্ধ্যা রাতে আমাকে বলছে এতদিন তো বিভিন্ন ডাক্তার কবিরাজ দেখালাম কিছু হয়নি এক কাজ করো মোহাম্মদ যে কালেমা পড়ে দাওয়াত দাও এই কালেমাটা পড়ে এই মধু গুলো খাও ওই কালেমাটা পড়ে মধু আমি খেয়েছি এতদিন আমার ঘুম আসে নাই আজ এক মাস পরে একটু আমার ঘুম এসেছিল আর আপনারা এসে আমার ডাক দিয়েছে কালেমা পড়লে এক মাস পরে ঘুম আসে ওই কালেমার লোকটাকে আমি আজ মুক্ত করা আমার মায়ের আদেশ হয়ে দাঁড়িয়েছে আমারে বলো আমি যাব চারজনে হবে না আর একজন বাকি আছে ধরো তার কাছে যায় যার কাছে গিয়েছে তার নাম সাহেব ইবনে বিন মোত্তালিব এই লোকটার কাছে যাবার পর পাঁচজন মিলে বলছে কি করা যায় হাসান নামক পাহাড়ে ওঠার পর পাঁচজন হাতের উপরে হাত দিয়ে সিদ্ধান্ত নিচ্ছে আজকে এই নিরপরাধ এই তিপ্পান্ন জন মানুষকে মুক্ত না করে আমরা বাড়ি ফিরে যাব না পৃথিবীর মুসলমানেরা আপনি কিছু করতে পারবেন না আমি জানি এই পাঁচজনও পারবে না আমি তাও জানি কিন্তু এই পাঁচ জনের যারা সিদ্ধান্ত নিচ্ছে এই হাজার নামক পাহাড়ের উপরে উঠে একটাও কি মুসলমান আরো জোরে ওদের ইমান ছিল না কিন্তু বিবেক ছিল আরো আসতে আজ বিশ্বে যে সমস্ত দেশে মুসলমানেরা নিরপরাধ হয়ে জেলখানা ভর্তি হয়ে আছে আপনি কিছু করতে পারবেন না কিন্তু আপনার বিবেক না থাক ইমান তো আস ওদের ইমান ছিল না বিবেক ছিল আপনার বিবেক নাই মারা গেছে আপনার তো ইমান আছে ইমানের দাবি অনুযায়ী অন্তত কোন না কোন সিদ্ধান্ত আপনার তো নেওয়া দরকার কিছুই করেন না ওখান থেকে রাতের বেলা গেছে আবু জেলের বাড়িতে বলে নেতা কি পাঁচজন মিলে এসেছো কি খবর খবর মবর না চাবি দাও কিসে চাবি মুক্ত করব মাথা ঠিক আছে মাথা ঠিক দরকার নেই মাথার দিকে তাকাও তুমি তো জানো এ তরবারি এতদিন তোমার হুকুম মতো চলেছে এটা আজকে তোমার হুকুমের বিরুদ্ধে চলবে সাবি দিতে যদি দেরি করো এক কোপ লাগবে আবু জেহেল হিসাম ইবনে মুখতারি যে লোকটা ওর উপদেশটা বিরাশি বছর বয়স পেছনে যে বলছে এর মাথা খারাপ এর আটকা উপরে আমি পরিষদ থেকে বাদ দিয়ে দেব এই মতে আমার পেছনে ছিল পরে পরিষদ থেকে না দুনিয়া থেকে তোরে বাদ দেবো তখন সাবিতে তোদের কথা যে সব এক সুরে মনে হয় সাবিটা তাড়াতাড়ি করে দিয়েছে ওরা একবারে নবীজির কাছে যে জেলখানার তালা খুলে বিশ্ব নবীকে বের করে নিয়ে এসেছে আল্লাহর নবী এই তিন বছর খেয়ে না খেয়ে এত দুর্বল উঠে দাঁড়াতেও পারে না এই দুইজন কাফের গলার উপরে ভাঙ ঘাড়ের উপরে হাত দিয়ে বিশ্ব নবী কাবার চত্বরে আসলেন যেই জায়গাটা এখন ঘিরে দেওয়া আছে ওই যে সাদা পাথর দিয়ে হাতিম এই জায়গাটায় নবীজি হেলান দিলেন চোখের পানি ফেলে দিয়ে বললেন আমার সাথীর লোকেরা কোন অপরাধে তোমরা আমার তিন বছর জেলখানায় রাখলে জবাব দাও আমার তোমার হচ্ছে বিশ্বে এমনও দেশ আছে যেই দেশে এমনও নেতা আছে আর দশ বছর জেলখানায় আছে যদি বের হতে পারে কাবার চত্বরে যে বলবে জাতির লোকেরা জবাব দাও কোন অপরাধে আমার দশ বছর জেলখানায় রাখলে আপনি জবাব দিতে পারবেন হে যদি ষড়যন্ত্র করে কায়দা করে কৌশল করে আমি আল্লাহ বসে নেই ওদের এন্টি কম কৌশল করা লাগবে ওটা আমি আল্লাহ আগে থেকেই তৈরি করে রাখি ওদের ষড়যন্ত্রের পথগুলো ধ্বংস করার জন্য আপনার পরিত্রাণের রাস্তা আমি আল্লাহ আরো উন্মুক্ত করতে থাকি সুতরাং পৃথিবী যত গরম হবে মুসলমানদের বাঁচার রাস্তা তত উন্মুক্ত হবে মায়েদের যখন সন্তান হয় প্রথমে সন্তান দেখা যায় না প্রথমে দেখা যায় পানি এরপরে রক্ত এরপরে সন্তানের মাথা এই কথা বলছে দেখা আজ তাম দুনিয়াতে বিশেষ করে বাংলাদেশে যে অবস্থা খুব আরামে ছিলাম পানির মতো চলছিল হঠাৎ শুরু হয়ে গেছে মুসলমানদের শুধু রক্ত আর লাশ আরো জোরে সুতরাং রক্ত দেখলে বোঝা যাবে এ সন্তান আসতে দুনিয়ায় দেরি নেই যা হচ্ছে পানির মতোই চলছিলাম এখন যে রক্ত ঝরছে আমাদের বিশ্বাস বাংলাদেশে ইসলামের সূর্য আসতে আর বেশি সময় বাকি আল্লাহ যারা অন্তত এটা দেখে মরার তৌফিক দেন ধরে বলেন আমি মা বোন যারা এসেছেন আপনাদের জন্য ওয়াজ অনেক ছিল এখন এত রাত হয়ে গেছে বারোটা দশ বাজে শেষ করে দে এলাকায় যদি কোনো সময় আসি আমার নয়টায় তুলে দেবেন আপনি নয়টায় তুললো বারোটা দশটায় তুললো বারোটা এগারোটায় তুললো বারোটা বারোটায় তুললো বারোটা কারণ বারোটার পরে কথা বলা ঠিক না আজকে শেষ হয়ে গেল আমি পারছি না ভাই বারোটার পরে আমি কথা বলি না মাপ চাই এটা রেকর্ড হচ্ছে কালকে এরা ছেড়ে দেবে শেষে আমার বদনাম হবে হ্যাঁ বারোটার পরে কথা বলো না এখন বলা লাগবে ধরে পারবো না বারোটার আগে তুলে দেবেন দশটায় তুলে দেবেন জান্নাতের চাবি নামে একটা